মনটা সবাই দিতে পারে মনটা সবাই দিতে পারে আমি তোমায় প্রাণটা দিতে চাই ও জান আমার জান তুমি ছাড়া জীবনই তো না মনটা সবাই দিতে পারে show. বলিত না